আপনার মোবাইলে যে ফাইভ জাগার সাপোর্ট না ওই মোবাইলে অনেকেই অনেক রকম স্বপ্ন দেখাচ্ছে যে ইউটিউব থেকে আপনি ভিডিও দেখতেছেন আপনার মোবাইলে কেন ওয়াইফাই সাপোর্ট না এই ধরনের আপনি এই কাজগুলা করুন করলে আপনার মোবাইলে ওয়াইফাই সাপোর্ট হবে এই সমস্ত শিরোনাম দেখে ইউটিউবে ভিডিও দেখেন না কারণ মূল কথা হলো আপনার মোবাইল যদি ফাইভ গেগাহার সাপোর্ট হয়ে থাকে এমনি আপনি ফাইভ গেগা হার্স পেয়ে যাবেন আর যখন দেখবেন আপনার ওয়াইফাই ওয়ান করার পরে ফাইভ গেগা হার্স শো করতেছে না অযথা ওর পেছনে সময় নষ্ট করেন না কেন করবেন কেউ আপনাকে বলতেছে আমার কাছে আমি সেটিং চেঞ্জ করে একটা লাইন করে দিচ্ছি কেউ বলতেছে ভিডিও দেখ ইউটিউবে দেখ তোর মোবাইলে হয়তো আসবে আসবে না ভাই আপনার মোবাইল যে ব্র্যান্ডের যে মডেলের ওই মডেল এবং ওই ব্র্যান্ড আপনি ইন্টারনেটে সার্চ দেন সার্চ দিয়ে মোবাইলের নেটওয়ার্ক অপশানে যায় ও যে নোটিফিকেশন ওখানে মোবাইলের অপশানে যায় আপনি দেখেন যে ওখানে আপনার ওয়্যারলেস অথবা নেটওয়ার্কে ওয়াইফাইতে এসি অথবা ডুয়েল ব্র্যান্ড লেখা আছে কিনা ডুয়েল ব্র্যান্ড লেখা থাকে তাহলে আপনি অনায়াসে মোবাইলে ফাইভ গিগার্স উপভোগ করতে পারবেন তা না হলে পারবেন না এখানকার এর ভিডিও দেখে ও পরামর্শ নিয়ে হবে না ভাই কারণ দুই সালের পরে যে মোবাইলগুলো রিলিজ হয়েছে সেই মোবাইলগুলাই এখন ফাইভ গেগাহার্স কভার করতেছে তাও আবার সব ব্র্যান্ডের মোবাইল না আমি আরও একটা কথা বলি আপনাদের ফাইভ গেগাহার্স অনেক সময় আপনার মোবাইলে ফাইভ গেগাহার্স সাপোর্ট তারপরেও অনেক সময় ফাইভ গেগাহার্স আপনার ওয়াইফাইতে শো করে না এর জন্য আপনি কিংবা আপনার মোবাইল দেয় না এর জন্য আপনার যে সংযোগ দিছে যে রাউটার চালাচ্ছে তার একটু প্রবলেম থাকতে পারে যেমন তার রাউটারের সেটিংয়ে গিয়ে সে যদি চ্যানেল উইতে গিয়ে যদি উনপঞ্চাশ অথবা একষট্টি সেট না করে সেট না করে তাহলে আপনার মোবাইলে কিছু কিছু মোবাইলে নাও পেতে পারে এর জন্য আপনার নিজের মোবাইলকে দোষী করবেন না যেটা ফাইভ জি এসি এবং ডুয়েল ব্রান্ড মোবাইল তাতে অবশ্যই ফাইভ গেগাহার্স শো করবে গেমিং করতে পারবেন এবং অন্যান্য সাইট ফাইভ গেগাহার্সের কাছে তুচ্ছ তো আমার সাথে থাকলে আপনারা এই বিষয়গুলো আমার প্রতিটা ভিডিওতে দেখতে পাবেন জানতে পারবেন আজকে ভিডিও বেশি লম্বা করবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু